আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিনের মেহরবানি আল্লাহ তালাই আমার আপনার এইখানে আনছেন এই যে আমরা দেখলাম আসমান জমিন পাহাড় পর্বত এইসব কিছু আল্লাহ তালাই বানাইছেন আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে এরশাদ ফরমাইরা যে আল্লাহ তালাই দুনিয়ার সব কিছু মানুষের লাগে বানাইছে তো এই জন্য এগুলো আল্লাহ তালার কুদরত এই যে আমরা পাহাড় দেখলাম আমরা এইরকমভাবে চা বাগান দেখলাম আমরা সিলেটের ভিতরে বিখ্যাত চা বাগানের ভিতরে আছি এটা আল্লাপাক রাব্বুল আলমিনে আমার এই আপনার লাগিয়া আমার আপনার লাগিয়ে একটা নিয়ামত এগুলা এই গরমকাল খুব গরম লাগে আমরা গরমের জন্য আমরা এখানে আইলাম একটু ভিতরে একটু বাতাস খাওয়ার লাগি তো আলহামদুলিল্লাহ আওয়ার পরে আমার খুব ভালো লাগে এই এলাকাটা এবং এই সিনারিটা এইগুলো দেখার দৃশ্য আপনারা দেখা যে চা বাগানোর দৃশ্য দেখা যায় এবং বিভিন্ন গাছগাছালি এই বিশাল পাহাড় পাহাড়ের লগে আবার আসমানও দেখা যায় আসমানের মধ্যে আপনারা দেখলাম মেঘমালা দেখা যায় এই সব কিছু আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা বানাইছেন দুনিয়ার কোনো মানুষ এগুলো বানাইতে পারতো না দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না এগুলো বানানি এই জন্য এসব কিছু দেখিয়া সকলের আগে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিনের স্মরণ করতাম আল্লাহ তালারে আমরা স্মরণ করতাম যে আল্লাহ তালা আমার আপনার লাগে এগুলা বানাইছেন আমার আর আল্লাহ তালা আল্লাহর এবাদত করার লাগে বানাইছেন এর লাগে এগুলা থেকে আমরা আল্লাহর এবাদতর প্রতি আগ্রহী হইতাম এবং বেশি থেকে বেশি আল্লাহ তালার বন্দিকে করতাম কারণ আল্লাহ তালা বানাইছেন আমরা সৃষ্টি করছেন আমরা আল্লাহ তালার বন্দিকে করার লাগে এর লাগে আমরা চেষ্টা করবো আল্লাহ পাক রাবুল্লাহ আলমিনর বেশি থেকে বেশি বন্দিকে করা আল্লাহ তালা আমার আপনারে আমল করার তৌফিকাতা ফরমুকা